ওকে আমাদের আজকে হোয়াটসঅ্যাপ দিয়ে কি ভিডিও করা যায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ দিয়ে কি ভিডিও ক্রিয়েট করা যায় হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও ক্রিয়েট করা যায় তাই তো আপনি কারোর সাথে ভিডিওতে কথা বলতেছেন হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও রেকর্ডার নামে একটা সফটওয়্যার আছে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিবেন আপনার মোবাইলে তারপরে এটা চালু করে দিবেন তারপরে ভিডিওতে যে যেভাবেই কথা বলবেন সেভাবেই এটা রেকর্ড হইব ওকে তাহলে আমরা হ্যাঁ বুঝি নাই মোবাইলে মোবাইলে হ্যাঁ মোবাইল দিয়ে মোবাইলেই হবে সমস্যা নাই পিসিতে হবে না পিসিতেও হবে মোবাইলেও হবে সব জায়গায় পিসিতেও ভিডিও কলে কথা বলা যায় সমস্যা নাই ওকে আচ্ছা, আমরা এখন আসি পিসিতে ভিডিও কলে কথা বলতে হলে অবশ্য লাগবে আপনার ওয়েব ক্যামেরা লাগবে এটা হচ্ছে শর্ত আচ্ছা এখন আসি আমরা আমাদের মূল ক্লাসে আমাদের আজকের ক্লাস কি আজকে আমাদের ক্লাস হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে YouTube video upload ratio YouTube video upload and SEO মানে একটা ভিডিও কিভাবে আমরা ইউটিউবে আপলোড করব সেই বিষয়টা দেখব কিভাবে আমরা তাকে রিসার্চ করব ট্যাগ দিব এসিও e করব আজকে আমরা ইন টোটাল দেখব যদিও ক্লাসটা শুরু হইতে একটু লেট হইতেছে এই জন্য প্রথমে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে একটু ধৈর্য ধরে নেবেন কারণ ক্লাসটা একটু লম্বা টাইম হবে লম্বা টাইম বলতে কি আপনার অনেক প্রায় ঘন্টার উপরে ঘন্টা দেড় ঘন্টার পাশাপাশি যাবে এজন্য একটু ধৈর্য ধরবেন ঠিক আছে ওকে এখন আমরা আসলাম কিসে ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পরে প্রথমেই গতদিন গত ক্লাসে বলছি যে অবশ্যই আপনাকে কি লাগবে আপনার যে ইমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ইমেল দিয়ে আপনি বিডাই কিউ এক্সটেনশন অথবা টিপ বাই টিউব বাই বাড্ডি এক্সটেনশন আপনি অ্যাড করবেন এবং সেটাতে সাইন আপ করবেন গত ক্লাসে আমি এটা দেখাইছি আপনারা যারা দেখেন নাই ভিডিওটা দেখে নেবেন ওকে আমি আমার চ্যানেলে চলে আসলাম চ্যানেলটা দেখেন এখানে সবাই আপনারা সবাই যারা নতুন আছেন তারা চ্যানেলটা দেখেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা এখান থেকে ভিডিও দেখা অনেকটা আপনারা শিখতে পারবেন আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন এখানে ভিডিও দেখা যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি সরাসরি আপনাদের মেসেঞ্জারে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ওকে তারপরেও যদি সমস্যা হয় তাহলে ওই জায়গায় দেখেন আমার হোয়াটসঅ্যাপ এখানে আছে আপনি আমার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার টোটাল ইনফরমেশন আমাকে এই আমার সাথে যোগাযোগ করার জন্য ইন টোটাল ইনফরমেশন এই জায়গার মধ্যে দেয়া আছে আমার ফেসবুক থেকে Instagram LinkedIn Fiverr WhatsApp সব দেয়া আছে ওকে এখন আমি কি করব ভিডিও আপলোড করব দেখেন ভিডিও আপলোড করার জন্য উপরের মধ্যে একটা প্লাস চিহ্ন আছে মাইকের মতো একটা জায়গায় প্লাস চিহ্ন আছে তারপর আমি মায়ের মার করে দিচ্ছি এই যে প্লাস চিহ্ন আমি ওইটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপলোড ভিডিও এখানে আসছে আপলোড ভিডিও আমরা যদি লাইভে যাই তাহলে গো লাইভ অর্থাৎ ওই সময় যদি লাইভের প্রয়োজন হয় তাহলে আমরা গো লাইভে ক্লিক করলে আমাদের লাইভ চলে আসবে আচ্ছা এখন গো লাইভে না গিয়ে আমরা আপলোড ভিডিওতে গেলাম ওকে আপলোড ভিডিওতে যাওয়ার পরে দেখবেন নতুন একটা ফিচার চলে আসবে একটা নতুন একটা এই যে দেখতে পাচ্ছেন drag and drop video files to upload আমরা এই যে তীর চিহ্ন আসে এই তীর চিহ্নতে ক্লিক করব অথবা সিলেক্ট ফাইলেও ক্লিক করলে চলবে আপনাকে তীর চিহ্নতে ক্লিক করলে চলবে অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করলেও চলবে তারপরে আসবে এই যে ফিচার আসবে আপনার ভিডিওটা হয় যেমন আমার ভিডিওটা ভিডিও ভিডিও যে আসছে আমি ওখানে ক্লিক করলাম স্ক্রল করে নিচে আসলাম তারপরে আমার এটাই হচ্ছে আমার ভিডিও আমি ভিডিওটা উপরে মার্ক করলাম তারপরে ওপেনে দিলাম আমার ভিডিওটা এখন ডাউনলোড হইতে শুরু করবে এখন ডাউনলোড হইতে থাক ঠিক আছে ডাউনলোড হইতে থাক আমি এই জায়গার মধ্যে কাজ করব কি লিখব আমি বাংলাই মনে করেন আমি একটা টাইটেল মেক করলাম কি মেক করলাম ইউটিউব চ্যানেল চ্যানেলের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন মনিটাইজেশন করার জন্য কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তা আজ আমরা সবাই জেনে আচ্ছা, যে আই বাটনে যে আমরা যে কোনো কিছু সেট করে দিই না সেটা কিভাবে সেট করে ভাই আসি না হ্যাঁ, আসি আচ্ছা দেখুন প্রথমে প্রথম কাজ হচ্ছে আমাকে কি করে একটা সুন্দর করে একটা টাইটেল মেক করা সেই টাইটেলটা এমনভাবে মেক করা যাতে মানুষ টাইটেলটা দেখে আপ মানে আবেগে আপ্লুত হয় ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য কি কি করা যাবে এবং কি কি করা যাবে না কি কি করা যাবে না তা আজ আমরা সবাই জেনে নেব আর জেনে নেব বানানটা বলেছে ওকে এটা হচ্ছে আমার টাইটেল টাইটেলটা টাইটেলটা আমাকে একশোটা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে সর্বোচ্চ একশোটা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে আমি একশোটা ক্যারেক্টারের মধ্যে টাইটেল লিখলাম এখন একটা বিষয় মনে রাখবেন আমার টাইটেলটা মেক করার সময় যে সমস্ত বিষয়গুলো লিখব ওইগুলা যেন ট্যাগ রিলেটেড হয় এই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হইব ওকে আচ্ছা তাহলে আমরা টাইটেল মেক করলাম তারপরে আসেন ডেসক্রিপশন দেখেন ডেসক্রিপশনে এটা এটা ডিফল্টভাবে একটা ডেসক্রিপশন দেওয়া আছে এটা প্রত্যেক ভিডিওতেই থাকলে সমস্যা হবে না এটা হচ্ছে তারপরে হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন লিখবো আমরা কি ডেসক্রিপশন লিখবো প্রথমে আমরা লিখব এই বিষয়গুলো কি কি করলে আপনার চ্যানেলের মনিটাইজেশন পাবেন না তা আমি এই ভিডিওতে করেছি ঠিক আছে স্যার এই যে ডেসক্রিপশনে যে ভুইয়াটা আসে ওটা কি মানে ডিলিট করলে বা কেটে দিলে হবে নাকি এভাবে থাকলে ভালো হবে বুঝি নাই আপু একটু ক্লিয়ারলি বুঝা মানে ডেসক্রিপশনটা যখন গেলেন ওখানে অটোমেটিক্যালি আগে যে ডেসক্রিপশনটা ছিল ওইটা চলে আসছে তাই না এটা হচ্ছে এটা হচ্ছে আমি চ্যানেল চ্যানেল ক্রিয়েট করার সময় ওই যে ডিফল্ট দেখাইছিলাম না একটা জায়গা ডিফল্ট ওই ডিফল্ট এই ডিফল্টে যে বিষয়গুলো লেখছি ওই বিষয়গুলো ওই জায়গার মধ্যে আপনি ভিডিও আপলোড করার সময় চলে আসবে ওইভাবে তখন আপনি সময় থাকবে হ্যাঁ এটা আপনি ডিলিট করেও দিতে পারেন অথবা এভাবে রাখতে চাইলেও রাখতে পারেন এটা কোনো বিষয় না আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এখন দেখেন কি কি করলে আপনার চ্যানেলের মনিটাইজেশন পাবেন না তা আমি এই ভিডিওতে আলোচনা করেছি আমাদের আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সময় একটু সতর্ক থাকতে হবে যেন ওই বিষয়গুলো কোনো অবস্থাতে কোন অবস্থাতে এড না হয় এভাবে আপনি ভিডিও রিলেটেড দিবেন একটা বিষয় মনে রাখবেন এখানে আমাদের ক্যারেক্টার লেখা যায় হচ্ছে এখানে আমাদের ক্যারেক্টার লেখা যায় অনেকগুলো কতটা রিল ক্যারেক্টার পাঁচ হাজার ক্যারেক্টার লেখা যায় এখন পাঁচ হাজার ক্যারেক্টারও আমি লিখছি কতটা নয়শো চারটা এখন নয়শো চারটা ক্যারেক্টার লেখা আমি যদি ভিডিও আপলোড দিতে যাই তাহলে আমার ভিডিওটা র্যাঙ্কে আসবে না আমি এখানে মিনিমাম দুই হাজার থেকে তিন হাজার ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার এক নাম্বার বিষয় আচ্ছা ঠিক আছে এখন আমি এত নম্বর ডেসক্রিপশন কিভাবে লিখবো এত নম্বর ডেসক্রিপশন আমি কিভাবে লিখব এই বিষয়গুলা আমি এখন কিভাবে এই লেখাগুলা বাড়াইতে পারি এ নিয়ে আমি আরও বিস্তারিত বলতেছি দেখেন প্রথম নাম্বার হচ্ছে আপনি কি করবেন আপনার এই টাইটেলটা কপি করবেন ঠিক আছে কপি করে আনবেন আন্না এই জায়গার মধ্যে এই যে এখানে এন্টার দিবেন এন্টার দিয়া এই জায়গার মধ্যে পেস্ট দিয়ে দিবেন প্রথম নম্বর কাজ এটা আপনার তাইলে একটা আপনার কিছু কি হইলে লেগে আপনার ক্যারেক্টারও বাড়লো আর টাইটেলটা যদি আপনার ডেসক্রিপশনে থাকে তাহলে আপনার এসিও স্কোর e বাড়বে দেখেন এখন আমার এসিও স্কোর e কত হয়েছে মাত্র সতেরো পয়েন্ট টু মানে পঞ্চাশের মধ্যে এটা আসছে এটা কোনো ডাজন ম্যাটার এইটা অনেক সময় ভুল দেখায় এটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা ভিডিও এভাবে রেডি করার পরে যখন আমরা ভিডিওটা ওপেন করব তখন আমরা দেখব আমাদের আসলে স্কোরটা কত পর্যন্ত আসলো ঠিক আছে আচ্ছা তারপরে আসেন এই জায়গার মধ্যে থেকে অনেকগুলো আছে হ্যাঁ ঠিক আছে এখানে দেখেন অলরেডি কতটা ক্যারেক্টারে গেলাম আমি এক হাজার চারটা ক্যারেক্টারে গেলাম আরও ক্যারেক্টার বাড়বো বাড়বো কিভাবে বাড়বো দেখেন এই জায়গার মধ্যে ডিফল্ট কিছু টেক আছে এই টেকগুলো আমি প্রথমে কপি করলাম কপি করে ওই টেকগুলো আমি ওই জায়গার মধ্যে পেস্ট করে দিব ওই যে ওই জায়গার মধ্যে এই যে লাস্ট এটা আছে না এটার মধ্যে আমি পেস্ট করে দিলাম এখন এই ডিফল্ট এগুলো পেস্ট করে দেওয়ার কারণে দেখবেন এখন আমার এই জায়গার মধ্যে কতটা আসে এটা আমি ঠিক করে নেই গ্রামারলি এক্সটেনশন দ্বারা এই যে আমার এগুলো ভুল দেখাচ্ছে আমি ভুলগুলো শুদ্ধ করে নেই ওকে আচ্ছা এগুলো আমার ভুল দেখাচ্ছে আমি ভুলগুলা আমার গ্রামারলি এক্সটেনশনের মাধ্যমে আমি শুদ্ধ করে নিচ্ছি আপনারাও সবাই ভুলবেন না কোনো অবস্থাতেই যেন ভুলবেন না গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করতে আপনারা যারা পারেন না গ্রামারলি এক্সটেনশন অ্যাড করতে পারেন না আপনারা আমার ভিডিও আমার চ্যানেলে একটা ভিডিও দেখবেন যে ভিডিওটা হচ্ছে গ্রামারলি এক্সটেনশন অ্যাড করার অ্যাড করার ভিডিও আপনারা ওই ভিডিওটা দেখে গ্রামারলি আপনাদের চ্যানেল পিসিতে বা আপনাদের ক্রোমো ব্রাউজারে অ্যাড করে নেবেন তাহলে আপনারা এইভাবে যখন কোনো ভুল হইব ভুলটা অটোমেটিকলি গ্রামারলি এক্সটেনশন এইভাবে রেড চিহ্ন দিয়ে দেখাই দিব আপনার কোনো সমস্যা থাকতো না ঠিক আছে কে আর কোনো ভুল আছে এই যে এই যে ভুল আছে এখনও ভুল আছে দেখবেন এই ভুলগুলা দিলে সমস্যা আছে ভুল দেওয়া যাবে না এটা ঠিক রাখবেন বানান ভুল দিলে অনেক সময় আপনার চ্যানেল র্যাঙ্ক পাইতো না এটা খেয়াল রাখতে হবে আমাদের হচ্ছে আপাতত আর পারছে না ওকে তারপরে আমরা নিচের দিকে আসি সব নোটিফিকেশন একসাথে নেই আচ্ছা, তারপরে দেখেন ন it is not made for kid এটা আমরা কিডে কিডসের জন্য ভিডিও তৈরি করতেছি না আমরা সবার জন্য ভিডিও তৈরি করতেছি এটার জন্য এটা দেয়া লাগবে আচ্ছা প্লেলিস্ট প্লেলিস্টটা হচ্ছে আমি ইউটিউবের জন্য বা আমার এই ভিডিওটা ইউটিউব গ্রুপের ভিডিও এজন্য আমি ইউটিউবের ইউটিউব রিলেটেড ক্লাস যেগুলো নিচ্ছি সেগুলো এই ইউটিউব ভিডিও প্লেলিস্টে আমি দিচ্ছি আপনারা এইভাবে এই জায়গার মধ্যে প্লেলিস্ট দিতে পারবেন এই যে নিউ প্লেলিস্ট এই জায়গার মধ্যে ক্রিয়েট করলে আপনিও প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন এখানে প্লেলিস্ট আসবে এভাবে দেখেন এভাবে দেখেন আসবে এই যে নিয়ে নাম দিতে পারবেন এই জায়গার মধ্যে টাইটেল এটা কি আমি যেমন ইউটিউবেরটা দিচ্ছি ইউটিউব তারপরে পাবলিক এভাবে পাবলিক রাখবেন এখানে আর কিছু রাখবেন না পাবলিকই রাখবেন প্রাইভেট রাখবেন না আচ্ছা ক্যান্সেল এটা তার আমার দরকার নাই আমি ডান দিয়ে দিলাম আমার ইউটিউবে ভিডিও প্লেলিস্টের মধ্যে ভিডিও চলে আসলো এই ফিচারগুলো আপনাকে সুন্দর করে দিতে হইব যদি এগুলোতে আপনি কোনো ধরনের মানে ভুল করেন তাহলে আপনার সমস্যা হইব ওকে তারপরে আমি এই টেকগুলো দিতে যাচ্ছি না এগুলো হচ্ছে আমার ডিফল্ট টেক এগুলো আমি দিতে যাচ্ছি না এগুলো আমি ডিলিট দিয়ে দিলাম ডিলিট দিয়া ডিলিট দিয়ে এখন আমি কি করবো আমি এই যে দেখেন এইগুলা ডিলিট দেওয়ার কারণে আমার এখানে স্কোর কত আসছে স্কোর আসছে জিরো পয়েন্ট এইট কিন্তু আমার এই স্কোরটা এইভাবে থাকবে না আমরা দেখেন ইউটিউব লিখলাম আচ্ছা প্রথমে আমরা টেকগুলা কিছু ইংলিশে দিব কিছু বাংলায় দিব আচ্ছা দেখেন আমি এই জায়গার মধ্যে থেকে ওখানে দেখেন একটা বিষয় আছে এই যে দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর একটা শব্দ দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর কিওয়ার্ড ইন্সপেক্টর আমি কিওয়ার্ড ইন্সপেক্টরে দিলাম ক্লিক করলাম এখান থেকে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা প্রথমে সার্চ দিলাম যেমন আমার টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ইউটিউব ইউটিউব রুলস ঠিক আছে তাইলে রুলস দিলাম ইউটিউব রুলস আসবে একটু অপেক্ষা করতে এমনিতেই আসবে ওকে এই যে ইউটিউব রুলসের কিওয়ার্ডে সার্চ দেওয়ার কারণে আমাকে পাঁচটা ট্যাগ এই জায়গার মধ্যে আমাকে শো করতেছে আমি এগুলো যে এই যে প্লাস চিহ্ন আছে না এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক প্লাস চিহ্ন এটা ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এখানে যেগুলাই আমাকে শো করবে এইগুলাই আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ওকে আচ্ছা এই যে কিওয়ার্ড এখন পাঁচটা ট্যাগ আমি লাগাইলাম পাঁচটা ট্যাগ লাগানোর কারণে ওই জায়গার মধ্যে আমার স্কোর ছিল জিরো পয়েন্ট এইট এখন আমার স্কোরটা কত আসছে এইট পয়েন্ট ফাইভে আসছে আচ্ছা এইভাবে বাড়তে থাকবো আবার আমি ইন্সপেক্টরে ক্লিক করলাম এই যে ইন্সপেক্টরে ক্লিক করলাম ইন্সপেক্টরে ক্লিক করার পরে ওই জায়গা থেকে আমি নিয়ে আসলাম ইউটিউব ভিডিও সরি আপলো এলো এ আপলোডেড এলো এ ডি ইডি হ্যাঁ ইউটিউব ভিডিও আপলোডেড বা আপলোড ইউটিউব ভিডিও আপলোড এটাতে দিলাম তারপরে ইউটিউব ভিডিও আপলোড করনে কা এটা হিন্দি দিয়ে দিছে কিসে কারে YouTube upload video on YouTube হ্যাঁ এটা দিতে পারি আমরা একটু দেখবো ওই জায়গা থেকে কারণ হিন্দি দিয়ে তো লাভ নাই কারণ আমার এগুলো হিন্দির দরকার নেই রেকর্ড আছে আচ্ছা স্যার আমরা যখন হচ্ছে যে ট্যাগগুলো দিব তাহলে হচ্ছে কেওয়ার্ড ইন্সপেক্টর থেকে সবগুলো ট্যাগ নেওয়া যাবে না হ্যাঁ সবগুলো ইচ্ছে করলে কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে নিতে পারবেন তবে বাইরে থেকেও কিছু কিওয়ার্ড নেবেন ঠিক আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ জেনারেটর ওইটা থেকে নেব না ওই দেখাচ্ছি আমি দেখাচ্ছি সবই দেখাচ্ছি আচ্ছা তারপরে এখান থেকে আবার দেন জাস্ট দেন ইউটিউব কিছু কিওয়ার্ড এখান থেকে নেবেন ইউটিউব দিলাম এগুলো হচ্ছে আমার এই যে কতজন মানুষ এটা সার্চ করে দেখতে পাচ্ছেন একদম সার্চ রেজাল্ট সহ এটা দিয়ে দিব এখন কয়টার সময় মানুষ বারে বারে আসতেছে আসেন ওকে এখন আর এটা বাদ এখন আমাদের স্কোর চোদ্দো পর্যন্ত গেছে আমাদের এই জায়গার মধ্যে একশো ছিয়াত্তরটা ক্যারেক্টার এখন পর্যন্ত ইউজ করছি আমরা ইন টোটাল পাঁচশোটা ক্যারেক্টার ইউজ করতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এখন আমরা আবার নতুন একটা টেপ নিব নতুন টেপ নিয়ে ওই জায়গা থেকে আমরা সার্চ দিব hashtag generator YouTube hashtag generator hashtag generator আচ্ছা ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর থেকে ইউটিউব জেনারেটর টুলস এটা দিলাম এটা ওপেন করলাম তারপরে এইট ওপেন করলাম তিনটা ট্যাব ওপেন করলাম দেখি কোনটা দেখি সবগুলো ট্যাব এখন তো আসে না মানে লোড বেশি হয়ে যাচ্ছে ইদানিং মানুষ বেশি ইউজ করে এই জন্য তার সার্ভার অনেক সময় ডাউন থাকে ঠিক আছে আচ্ছা ওইটাতে আমরা দেই ইউটিউব রুলস ইউটিউব রুলস দিয়ে সার্চ দিলাম আসতেছে সার্চ আচ্ছা, এটা আসে নাই এটা দিই এটাতে দেখি YouTube rules YouTube rules search দিলাম আচ্ছা এই জায়গার মধ্যে কিওয়ার্ড আসছে হ্যাঁ আসছে এই যে দেখেন ইউটিউব রুলস এটাতে ক্লিক করলাম ইউটিউব রুলস দুই YouTube rules YouTube rules Sinhala না এটা নাই হিন্দি নাই এটা YouTube rules new YouTube YouTube rules একুশ বাইশ হ্যাঁ এগুলো আমরা সবগুলা এভাবে ক্লিক করব ক্লিক করে কইরা কপিরাইট এই তারপরে দেখেন ওই জায়গার মধ্যে আছে এই যে এই যে এটা নাই আপনারা বাম ডান পাশে আসবেন ওই জায়গার স্যার এই যে কপিতে ক্লিক করলে সবগুলো কপি হয়ে যাবে হ্যাঁ। না না কপি এই জায়গার মধ্যে আছে তো এই যে এই যে এই জায়গার হ্যাঁ, মধ্যে হ্যাঁ এই যে এখানে কপি আছে ওই কপিতে ক্লিক করলে সবগুলো এই যে এই যে একটা তীর চিহ্ন আছে না ওই তীর চিহ্নতে ক্লিক করতে হবে আমাদের তাইলে কপি এই যে এইটাতে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আসছে কপি তাইলে এই কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পরে আমরা এই যেখানে যেগুলা সেট করছি সবগুলাই কপি হয়ে গেল এখন ওই কপিগুলো আমরা ওই জায়গার মধ্যে পেস্ট করলাম পেস্ট করার পরে আমরা দেখব কি আমাদের ক্যারেক্টার এখন পর্যন্ত চারশো উনপঞ্চাশটা হয়েছে আমরা আরে ক্যারেক্টার দিতে পারবো এখন আরে ক্যারেক্টার আমরা বাংলা দিয়ে দিই কিছু ইউটিউব ইউটিউব নিয়ম YouTube and a YouTube video ostrich it YouTube. Bangla টাইপের লাগিয়া সমস্যা হয় ইউটিউব কিওয়ার্ড বাংলাতে দিলে এসইও স্কোর বাড়ে হ্যাঁ এই কিওয়ার্ড বাংলাতে দিলে এসইও স্কোর বাড়ে হ্যাঁ বাড়ে তো এটা একটু অতিরিক্ত বাড়ে ইংরেজিতে বাংলা দিলে ভালো বাড়ে না ইংরেজিতে বাংলাতে ভালো বাড়ে এটা বিষয় না বিষয়টা হচ্ছে মানুষ যেটাতে বেশি সার্চ করে এখন বাংলাদেশের মানুষ এটাতে বাংলাতে একটু আচ্ছা। বেশি সার্চ করে এই জন্য বাংলা একটু স্কোরটা বেশি আসতেছে বুঝতে পারছেন আচ্ছা ইউটিউব রুলস ইউটিউব এর নিয়ম আমি বাংলা টাইপেও এতটা এক্সপার্ট নাই আচ্ছা আরও দেয়া যায় চারশো বাইশটা পর্যন্ত এই সেভেন পর্যন্ত ইউটিউবের নিয়ম তারপরে হচ্ছে ইউটিউব রুল ইউটিউবের নিয়ম দুই হাজার বাইশ ইউটিউব এর নিয়ম দুই ওকে তারপরে হচ্ছে হচ্ছে ইউটিউব এটা তো হচ্ছে আমাদের ট্রেক নতুন হয়ে আবার করার সঠিক নিয়ম ছিয়ানব্বই পর্যন্ত আসছে আচ্ছা ইউটিউব ভিডিও এসইও লেখা যায় না হ্যাঁ ইউটিউব ভিডিও এসইও লেখা যায় এটা তো আমাদের এই ভিডিওটা তো আর রাখবো না এইভাবে আপনি ট্যাগ দিবেন কিভাবে আমাদের স্কোরটা গ্যাদারিং করতে হয় আমি স্কোরটা এটাতে কম স্কোর উঠছে আপনারা এইভাবে দিলে আপনাদের স্কোরটা পাইবেন আরও বাড়াইতে পারবেন ওকে এখানে এটাতে বাংলা দিবেন আর ক্যাপশন সার্টিফিকেশন দিবেন কি এটা না দেয় ভালো কন্টেন্ট হিজ নেভার ইউএসএ এইগুলো না দেয় এটা এই জায়গাটা আমি দেই না এইভাবেই তাকে আচ্ছা তারপরে আসেন কমে যায় বা বেড়ে যায় Bangladesh location video location Bangladesh তারপরে হচ্ছে লাইন্স এটা দিবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইন্স তারপরে হচ্ছে আচ্ছা ক্যাটাগরি তো এডুকেশন আমার এটা ক্যাটাগরি আপনার ক্যাটাগরি এভাবে থাকবে তাই এগুলো অপশনাল এগুলা না দিলেও চলবে অল ঠিক আছে টপ ঠিক আছে ওকে তারপরে আসেন নেক্সট ও সরি নেক্সটে আসার আগে এখানে তো আরও রয়েছে কারণ এখন আমি তামনিল রেডি করছি না তামনাইল রেডি করছি না তার আগে আরেকটা কাজ করতে হইব কি এই যে আমরা টেকগুলো রেডি করছি না এই টেকগুলো আবার কপি করব কপি করে এই টেকগুলো আমরা এই যে আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনে আমরা যত বেশি টেক দিব তত বেশি আমাদের জন্য ভালো ঠিক আছে এই যে টেকগুলো আবার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম এখান থেকে এগুলো আমরা এইভাবে রেডি করি ঠিক করি তারপরে অন্য কাজ করব আমাদের এখনও তামনেল রেডি করা রয়েছে ঠিক আছে ইউটিউব তামনেল রেডি করা আরেকটা কাজ সময়ের কাজ এটা বাক্কা সময় লাগে আপনি মনে রাখবেন একটা তামনেল রেডি করবেন আপনি অ্যাট্রাকটিভভাবে তামনেলটা রেডি করবেন যত অ্যাট্রাকটিভ করে তামনেল রেডি করতে পারবেন তত আপনার জন্য বেটার যত অ্যাট্রাকটিভ করে আপনি তামনেল রেডি করবেন তত মানুষ তামনেল দেখিয়া আপনার এই জায়গার মধ্যে আসতে বাধ্য হইব ওকে অনেক সময় কি করে আমরা অনেক সময় ওই তামনেল দেখি আমরা ভিডিওটাতে অনেক সময় আমরা দেখি আসলে কি দিছে হ্যাঁ, তারপরে ভিতরে ঢুকে দেখা যায় আসলে কিছুই না আপনি ওইভাবে দিবেন আপনি আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করব তাইলে হবে আমি আসলে গ্রাফিক্স ডিজাইনার না বা আমি সবচেয়ে বড় কথা হয়েছে ডিজাইনটা আমার মাথার মধ্যে আসে না ঠিক আছে এখন তামনাইল রেডি করার জন্য আমাকে আরেকটা নতুন ট্যাব নিতে হবে এটা এগুলো আমরা বাদ দিয়ে দিলাম শেষ এখন আমরা ক্যানভাতে গেলাম আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন আপনারা গ্রাফিক্স ডিজাইন দিয়ে কাজ করবেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন না আপনারা ক্যানভাতে কাজ করবেন ঠিক আছে ক্যানভাতে আসলাম আমরা ক্যানভাটা ডাউন লোডিং হচ্ছে তারপরে ক্রিয়েট ডিজাইন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আর একটু সময় নেই আমরা ক্রিয়েট ডিজাইন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম আসবো দাঁড়ান একটু সময় নিচ্ছে হুম এই যে দেখেন আমাদের ইউটিউব তামনেল এই ইউটিউব তামনেলে ক্লিক করলাম বারোশো আশি ইন্টু সাতশো কত জানি আছে এখন ওখান থেকে আমরা কি করব মনে করেন আমি এইটা দিয়ে আমি একটা ইমেজ রেডি করবো ঠিক আছে আমি এটা আমি এটা এই ভদ্রলোককে প্রথমে ডিলিট দিলাম তারপরে এই লেখাগুলার এই পাশে আনলাম ঠিক আছে এইটার এই পাশে নিলাম এইটার এই পাশে নিলাম এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং ফ্রি ব্যাচ ঠিক আছে ডিজিটাল না এগুলো তো আর এখানে লেখার প্রয়োজন নাই এখানে আমরা দিলে দিব ওই যে ওই টাইটেলটা দিব এগুলো তো আর আমাদের প্রয়োজন নাই এখানে এটা তো আমি এই যে এই জায়গার মধ্যে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমি কপি করব টাইটেলটা কপি করলাম কপি করে ওই জায়গার মধ্যে নিয়ে আসলাম এটার উপরে টোটালটার উপরে পেস্ট দিয়ে দিলাম এখন এটা জাগা হইছে না তাই না তাহলে জাগা হইতেই আমাদের এটা লম্বা করলাম দেখি কতটুকু লম্বা হয় এই পর্যন্তই লম্বা হয়েছে এতটুকু লাম্বা হইলে চলবে না আমাদের আর একটু ছোটো করে এইভাবে লাম্বা করতে হইব লাম্বাই করলাম কারণ আমাদের এটা তো জাগাই তৈব হ্যাঁ দুই তিন লাইনের মধ্যে এই তাক তারপরে তারপরে এই কোনায় দইরা এইদিকে একটা কান দৈরে এখানে নিয়ে আসলাম তাহলে আমাদেরটা এই জায়গার মধ্যে জাগ হয়ে গেল ওকে এই যে ওকে তারপরে এটা এনে দিয়ে দিলাম ট্রেনিং বাই এইভাবে দিয়ে দিলাম এটা তো আর আমি রাখবো না তাই এইভাবেই আমরা একটা সুন্দর করে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের থামনেলটা প্রফেশনাল হওয়ার জন্য আপনি একটা কাজ করবেন কি বায়ার আপনাকে অনেক সময় বলতে পারে যে আপনি আমার ভিডিওটা এসিও করে দেন তো আপনি ভিডিও এসিও করার একটা অংশ হচ্ছে আপনার তার তামনেইলটাকে এসিও করা তার তামনেইল রেডি করা তার ভিডিওর সাথে ম্যাচ করা এজন্য আপনি প্রথমে কি করবেন তার ভিডিও ফার্স্ট লাস্ট দেখবেন দেখবেন দেখে তারপরে তার ভিডিওর জন্য তামনাইল রেডি করবেন তামনাইল রেডি করে তামনাইলটাকে আপনাকে কী করতে হইব এসিও e করতে হইব এসিও e করার জন্য আপনাকে কি করতে হবে এসিও e করার জন্য আপনাকে কি করতে হবে এসিও করার জন্য আপনি যে তামনাইলটাকে আপনি ডাউনলোড করছেন সেই তামনাইলটা আমি এখানে লামাইলাম ডাউনলোড কই ডাউনলোড এই জায়গার মধ্যে ডাউনলোড করছি এইটা হচ্ছে আমার তামনাইল এটা কপি করলাম কপি করে এটার ডেস্কটপও নিতে হইব ডেস্কটপ আনলাম দেখেন আপনারা সবাই ইমেজ এসিও পারেন তো রেসপন্স করেন আপনারা সবাই ইমেজ এসিও পারেন তো আচ্ছা যারা পারেন না আজকে আবার নতুন করে দেখেন আপনি তামনাইলের এমএসটা যখন দিবেন তখন অবশ্যই এসিও e করিয়া দিবেন ঠিক আছে এখন আমরা ইমেজটা এসিও করব কি এসিও করব এই যে এখানের মধ্যে প্রপার্টিজে গেলাম প্রপার্টিজে প্রপার্টিজে গিয়া আমরা এসিও করব আমরা ডিটেলসে গেলাম ডিটেলসে গিয়ে নাম দেওয়া আছে সাবজেক্ট দেওয়া আছে ইউটিউবে আমরা এই জায়গার মধ্যে সাবজেক্টটা কি YouTube video YouTube video okay তারপরে আমরা টেক দিব এখন টেক দিব কি আমরা টেক অবশ্যই সার্চ করে দিব আমি এই মুহূর্তে আর সার্চ করতেছি না আমি এই জায়গার মধ্যে যে টেকগুলো আছে ওই টেকগুলারে আমি এই জায়গা থেকে এখানে নিয়ে আসতেছি এই যে টেকগুলো আমি এই জায়গা থেকে কপি কইরা নিয়ে আসলাম এনে এই জায়গার মধ্যে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে আমি ট্যাগ দিয়ে দিলাম এগুলো হচ্ছে আমার ট্যাগ দেখেন প্রত্যেকটা একটা ট্যাগ হয়েছে তারপরে আসেন কমেন্টস এখন কমেন্টস হচ্ছে ডেসক্রিপশনে এই যে কমে এই যে এই ভিডিওটার ডেসক্রিপশন আছে না এই ভিডিওটার ডেসক্রিপশনটা আমি কপি করবো কপি কইরা এই যে এখান থেকে এটা কপি করবো কপি কইরা নিয়ে আসলাম এখানে এনে পেস্ট করে দিয়ে দিলাম তারপরে হয়ে গেল ওকে অথরাইজ কাকে দিব অথরাইজ দিব ইউটিউবকে যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি আমরা অথরাইজ দিলাম ইউটিউবকে ওকে তারপরে হচ্ছে আমরা ডেট আজকের ডেট দিলাম আজকের ডেট হ্যাঁ আজকের ডেট ওকে ওকে আজকের ডেট এটা তারপরে প্রোগ্রাম ক্যানভা হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে কপিরাইট ন কপিরাইট হবে না তারপরে হচ্ছে পিক্সেল সবগুলো ঠিক আছে कैमरा में एक फोक्स्ड সবগুলাই ঠিক আছে এখন আমরা অ্যাপ্লাই দিলাম তারপর ওকে দিলাম এখন দেখি আমাদের আবার ট্রাই করে দেখি আমাদের কি ডেসক্রিপশন এসিও হয়েছে নাকি আচ্ছা ওকে তারপরে হচ্ছে আমরা ডিটেলস হ্যাঁ আমাদের এসিওটা ঠিক আছে সব কিছুই আমাদের ট্র্যাকটা আছে কি না ট্র্যাকটা তো চলে গেছে তো আচ্ছা কয়েকটা টেক আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিই ইউটিউব হ্যাঁ তারপরে এই জায়গার মধ্যে এই যে আছে এই যে টেকগুলো আমরা এই জায়গা থেকে আমরা এখান থেকে দিতে পারি ঠিক আছে ওকে তারপরে আবার অ্যাপ্লাই দিলাম আবার ওকে দিলাম আবার দেখি আমাদের এগুলো আছে না চলে গেছে কারণ আমাদের এগুলো চলে গেলে হবে না এবার আছে এবার টেকগুলো আছে ঠিকই আছে তাহলে ওকে আচ্ছা এখন আমরা যাইমু কই আমরা যাইমু ওই জায়গার মধ্যে আইসা আমরা এই তামনেলটা আমরা আপলোড দিলাম ওকে তামনেলটা আমরা কোথায় ছিল ডেস্কটপে ছিল তাহলে ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে আমাদের তামনেলটা কুই কুই কুই এই যে এইটা হচ্ছে আমাদের তামনেল অফেন দিলাম ওকে তাহলে নেক্সট এখন কি দিলাম নেক্সট দিলাম এখন দিলাম সাবটাইটেল সাবটাইটেল আসলে কি সাবটাইটেল হচ্ছে ওই আপনার ভিডিওর মধ্যে আমরা দেখি না সাবস্ক্রাইব চ্যানেল তারপরে হ্যান এগুলা তো এইগুলো এইভাবে দিবেন S U B subs subscribe the channel and আমি দিলাম সাবস্ক্রাইব দ্য চ্যানেল সামনে আবার একটু দেখান তো স্যার আচ্ছা ঠিক আছে আপনি ওরে আল্লাহরি আচ্ছা ওকে আচ্ছা এটা ডান দেই আমি আগে আবার দিয়ে তারপরে আসতেছি আচ্ছা এই যে দেখেন এই জায়গার মধ্যে এড থাকবে এখন তো এডিট এখন এডিট আসছে এখন অ্যাড এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই জায়গার মধ্যে কি লিখবেন আপনি যদি অন্য কোনো টাইটেল দিতে চান তাহলে আপনি টাইটেল দিতে পারবেন আর যদি আমার মতো দেন তাহলে ওইটা দিবেন এখন কোথায় সেট করবেন আপনি প্রথমে সেট করতে চাইলে এই জায়গার মধ্যে রেখে দিবেন অথবা কিছু টাইম পরে এই যে দেখেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই যে দুই ঘন্টা দুই মিনিট তিন মিনিট হ্যাঁ এখানে আমার তিন মিনিট বারো সেকেন্ড পরে আমার এটা দেখাইব তিন মিনিট বারো সেকেন্ড পরে দেখাইব সাবস্ক্রাইব দ্য চ্যানেল তারপরে হচ্ছে আমি এটা ডান করে দিলাম ওকে এখন আবার এটা কি চলে গেছে আচ্ছা সে বলতেছে আমি এখান থেকে আপলোড না স্যার এই যে আপলোড হ্যাঁ। ফাইল দাঁড়ান একটা মিনিট অপেক্ষা করেন ভাইয়া তারে বলেন দেখেন আমি একজন প্রফেশনাল মানুষ আমার একটা বিশাল গ্রুপ আছে তো আমি আপনার চ্যানেলটাকে ওই গ্রুপে শেয়ার করব তারপরে হচ্ছে আমরা একটা ফ্রেন্ড সার্কেল আছি আমরা ওই ফ্রেন্ড সার্কেলগুলো আমরা আমাদের কাজই হচ্ছে ওই মনে করেন ইউটিউবের চ্যানেলকে মনিটাইজেশন করা করিয়ে দেয়া আমরা এভাবে বিভিন্ন দেশের মানুষের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করিয়ে দেই তো আমরা ওই বান্ধবগুলো মিললে আমরা চ্যানেলের চ্যানেলের লিঙ্ক শেয়ার করি এবং চ্যানেলগুলোতে আমরা সাবস্ক্রাইব করি তারপরে হচ্ছে আমরা চ্যানেলের ভিডিওগুলোকে ওয়াচ করি এইভাবে আমরা বিশ থেকে তিরিশ দিনের মধ্যে একটা চ্যানেলকে মনিটাইজেশনের উপযুক্ত করে দেই আপনি আমি যে সাবস্ক্রাইবটা আপনাকে দেবো অর্থাৎ যারা সাবস্ক্রাইব করবে ওই সাবস্ক্রাইবগুলো রিয়েল থাকবে ওয়াচগুলো রিয়েল থাকবে এগুলো ড্রপ পড়বে না ঠিক আছে তারা এইভাবে আপনি তারা বুঝিয়ে বলেন তারপরেও যদি সে না বুঝতে চায় বা বিষয়টাতে সে মেনটেন করতে না চায় তাহলে তারা বলবেন চলেন একটা মিটিং করে নেই আমি বলেন আপনি তারা বলবেন এইভাবে যে দেখেন একটা ভালো ভালো যদি একটা মিটিং করে নেন ওই মিটিংয়ের মধ্যে দেখ বলবেন আপনি আমার স্যারও উপস্থিত থাকবে বিষয়টা নিয়ে আমরা তিনজনে আমার স্যারের কোম্পানি ওনার কোম্পানি আছে সহ সবাই মিলে মিটিং করবে মিটিংয়ে আপনাকে ইনফরমেশনগুলো কীভাবে আমরা কাজ করি সবগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে এভাবে তারা বুঝিয়ে বলেন দেখেন সে কী বলে ওই একজন স্টুডেন্ট আছে শামিম ভাই সম্ভবত ওনারা চিনতে পারেন হ্যাঁ ঠিক আছে উনি যে মামুন ভাই উনি একজন হ্যাঁ, ভাইয়ের হ্যাঁ। সাথে কথা বলতেছে ওনারে সাপোর্ট করতে হচ্ছে আচ্ছা এই জায়গার মধ্যে আপলোড ফাইল হ্যাঁ আপলোড ফাইলটা হচ্ছে এইভাবে আপলোড ফাইল দেওয়া যায় না বা আপনার যদি আপলোড ফাইল থাকে তাহলে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনি এই জায়গাতে কোন ফাইলটা দিবেন যদি এটা দিতে চান তাহলে এটা এই জায়গার মধ্যে বসাই দিবেন এটা অটোমেটিকলি চলে আসবে দেখবেন এটা অতিরিক্ত বড় এই ফাইলটা আসবে না ঠিক আছে ক্যান্সেল আপনার যদি ছোট এরকম ফাইল থাকে তাহলে দিতে পারেন তবে এই জায়গার মধ্যে টাইপ ম্যানুয়ালি লিখতে পারেন টাইপ ম্যানুয়ালি লিখলাম সাবস্ক্রাইব দা চ্যানেল ঠিক আছে তারপরে এটার এইভাবে থেকে টাইম নিয়ে কান ধরে এখানে আমরা আমি এই তাক এই জায়গার মধ্যে দেখাইব ওকে তারপরে ডান ওকে তারপরে হচ্ছে end screen end screen end মানে ভিডিওটা যখন শেষ হইব তখন আমি কি দেখাইব আমি একটা ভিডিও দেখাইমু হ্যাঁ, ভিডিওটা কুই থেকে দেখাইমু না প্লেলিস্ট দেখাইবো আমি এই প্লে লিস্টটাই দেখাইব দেখাইতে চাচ্ছি ঠিক আছে আমি এটা এটা দেখাইতে এই দুইটাই তাক আমার এই ভিডিওটা যখন এন্ড স্ক্রিন আসবে অর্থাৎ এন্ড হয়ে যাইব তখন এই অপশনটা চলে আসবে ঠিক আছে ওকে তারপরে সেভ দিয়ে দিলাম অর্থাৎ যখন আমার এন্ড স্ক্রিন আসবে এন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিওটা যখন শেষ হয়ে যাইব তখন আমার এইটাই এই যে ফ্রি বেচ এটা শুরু শো করবে সেম ওকে তারপরে হচ্ছে অ্যাড কার্ড কার্ড হচ্ছে একটা টাইটেল টাইটেলটা হচ্ছে আপনি একটা ভিডিও যদি দিতে চান তাহলে এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করে আমি এই ভিডিওটা চাচ্ছি আমার এখানে শো করাইতে তাহলে এই ভিডিওটার title digital marketing search engine marketing free batch এই অপশনটা আপনার এন্ডের টাইমে ওই যে ওই জায়গার মধ্যে দেখাইবে শ করবে আপনি যদি এখানে টাইম সিলেক্ট করে দিতে হ্যাঁ। চান তাহলে এই যে টাইম সিলেক্ট করে দিতে পারবেন এই যে টাইম ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড মিনিট বাটনে দেখাইবে স্যার হ্যাঁ আই বাটনে দেখাইবে আই বাটন হ্যাঁ এটা আই বাটন আই বাটন আচ্ছা এটা আই বাটন ঠিক আছে সেভ দিলাম 3 মিনিট 23 সেকেন্ড পরে এটা দেখাইব সেভ দিলাম সেভ আচ্ছা ওকে তারপরে হচ্ছে নেক্সট আবার নেক্সট নেক্সটে আসার পরে এখানে আর কিচ্ছু নাই এখানে কপিরাইট আছে কি না ওই জিনিসটাকে সে শো করতেছে এখন কপিরাইট হয়েছে কি না না ন ইস্যু ফাউন্ড অর্থাৎ কোনো ধরনের ক্লেম সে খুঁজে পায়নি যদি সে কোনো ক্লেম খুঁজে পাইতো তাইলে এই জায়গার মধ্যে দেখাইতো সে একটা ক্লেম খুঁজে পাইছে আপনি ভিডিওটা দিতে পারবেন না ওকে তারপরে নেক্সট নেক্সটে আসার পরে এখন আপনি ভিডিওটা কিভাবে পাবলিশ করতে চাচ্ছেন প্রাইভেটলি পাবলিশ করতে চাচ্ছেন না আনলিস্টেড পাবলিশ করতে চাচ্ছেন নাকি পাবলিক চাচ্ছেন আমাদের তো অবশ্যই কিসের প্রয়োজন আমাদের তো অবশ্যই ইনকামের প্রয়োজন বেশি ভিউয়ের প্রয়োজন আমাদের প্রাইভেট করে রাখার দরকার নাই আমরা তো পাবলিকের দরকার পাবলিক মানে সবাই দেখা তাহলে আমি পাবলিক দিয়ে দিলাম তারপরে পাবলিশ দিয়ে দিলাম তাহলে এখন আমার চ্যানেলে ভিডিওটা পাবলিশ হয়ে গেল ঠিক আছে হয়ে গেল এই যে এখন আমার এই জায়গা থেকে আমি ভিডিওর এই যে কপি কইরা এই যে কপি কইরা এখান থেকে আমি ইউআরএলটা নিতে পারলাম ইউআরএল মানে হচ্ছে আমার ভিডিওর লিঙ্কটা আমি নিতে পারলাম তারপরে ক্রস এখন আমি কাউকে দিতে চাইলে এই লিঙ্কটাই দিলে হয়ে যাব আবার নতুন করে আমি কি করতে পারবো আবার লিঙ্কটা তৈরিও বাইরেও করতে পারবো সমস্যা নাই এখন আমি আমার চ্যানেলে যাই চ্যানেলে গিয়া দেখি আমি যে ভিডিওটা মেক করলাম যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটার কি অবস্থা মানে কি পরিমাণ তার গ্রো হয়েছে দেখি একটু আমি আচ্ছা আমি ভিডিওটা স্টার্ট করি এখন দেখি আমার স্কোর কত পর্যন্ত উঠাইতে পারছি আপনি স্কোর আরও বেশি উঠাইতে পারেন কমও উঠাইতে পারেন সম্ভবত স্কোর অনেক বেশি হয়েছে এখানে বুঝাই যাচ্ছে তেষট্টি পর্যন্ত গেছে ঠিক আছে এই ভিডিওর স্কোর কত পর্যন্ত গেছে তেষট্টি পর্যন্ত গেছে আমি আর একটু সুন্দর করে দিলে প্রথম থেকে একটু সুন্দর করে সার্চ করে দিলে আরও বেশি পর্যন্ত স্কোর উঠত আচ্ছা যাক তারপরেও কম না তেষট্টি পর্যন্ত স্কোর উঠা কিন্তু কম না কথা বুঝতে পারছেন এখন তেষট্টি পর্যন্ত স্কোর উঠছে এখন আপনারা সবাই চিন্তা করেন কতটুকু এখন এইভাবেই কাজ করবেন আচ্ছা এখন দেখেন শেয়ার অন ফেসবুক আপনি এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে এটা হয়ে যাব এখন দেখেন একটা লং টাইটেলটা বেশি লং হয়ে গেছে বেশি লম্বা হয়ে গেছে এটা কোনো বিষয় না টাইটেলটা লম্বা হোক ছোটো হোক এটা কোনো প্রবলেম না আমার টাইটেলটা হতে হবে লো মানে দেখার মতো কেউ দেখলে যেন টাইটেলটা সবাই কি করে অবশ্যই বুঝে আচ্ছা এখানে এই জায়গার মধ্যে আসে দেখেন আমাদের টেক কাউন্ট হচ্ছে ফাইভ বাই ফাইভ আমাদের স্কোর টেক ভলিউম আমরা যে টেকগুলো ইউজ করছি সেই টেকগুলোর ভলিউম বা এগুলার মানে ক্যাটাগরি বা শক্তি হচ্ছে ফাইভের মধ্যে ফোর অর্থাৎ টোটাল ফাইভ আসেনি তারপরে বা কিওয়ার্ডগুলো আবার ঠিক আছে ফাইভে ফাইভ তারপরে বাদবাকিগুলো ফাইভে ফাইভ কিন্তু ওখানে থ্রি আসে কি না এটা ফাইভ আসছে এটা রিলেট ট্যাক্স রিলেটেড ট্যাক্স হচ্ছে থ্রি এটা হান্ড্রেড পারসেন্ট না যাই হোক এগুলো নিয়ে তেমন মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমাদের এই স্কোরটা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ম্যান্ডাটরি এই স্কোরটায় আমরা বাইরে অনেক সময় কাজ করে দিব এই স্কোরটাই এই স্কোরটাই আমাদের যত বেশি উপরের দিকে আসবে তত বেশি আমাদের কাজে আমরা এইভাবে এই স্কোরটাই দৈরে বায়ারকে কাজ করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এই পর্যন্তই কিসে ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পরে প্রথমেই গতদিন গত ক্লাসে বলছি যে অবশ্যই আপনাকে কি লাগবে আপনার যে হ্যাঁ ইনস্টল হ্যাঁ। দিয়ে দিবেন আপনার মোবাইলে তারপরে এটা চালু করে দিবেন তারপরে ভিডিওতে যে যেভাবেই কথা বলবেন হ্যাঁ বুঝি নাই ভিডিও কলে কথা বলা যায় এক্সটেনশন অথবা করে দিচ্ছি যে প্লাস আমি ওইটাতে ক্লিক করলাম আচ্ছা, এখন এটাতে ক্লিক করলাম আপনারা দেখলেন এ পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন ঠিক আছে তারপরের ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবের গিগ রেডি করা ঠিক আছে তারপরের ক্লাস হচ্ছে আমরা ইউটিউবের গিগ রেডি করা আপনাদের তো গিগ গিগ রিসার্চ তো দেখাইছি ঠিক আছে আপনাদের এখন হোমওয়ার্ক হচ্ছে দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে আপনারা প্রথমে ইউটিউবের একটা প্রত্যেকে চ্যানেল ক্রিয়েট করে ভিডিওগুলো এইভাবে এসিও করবেন আর দুই নম্বর হচ্ছে আপনারা সবাই ভিডিওটাতে সরি দুই নম্বর হচ্ছে আপনারা ইউটিউবের ইউটিউবের ইউটিউব ভিডিও মনিটাইজেশন অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অথবা ইউটিউব ভিডিও এসিওর গিগ রিসার্চ করে গিগের সব কিছু রেডি করবেন আমরা সামনের ক্লাসে ইউটিউবের ভিডিওর গিগ রেডি গিগ দিয়ে দিব ঠিক আছে অথবা ইউটিউব মনিটাইজেশনের হ্যাঁ, গিগ হ্যাঁ প্রশ্ন করতে পারেন স্যার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকটা কিভাবে কপি করা যায় সরি ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রাম যে আমাদের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটার যে লিংকটা কিভাবে কপি করব ওটা যদি একটু দেখাতেন আমি তো আচ্ছা। পারতেছি না ঠিক আছে আমরা ইনস্টাগ্রামে গেলাম তারপরে আমরা প্রোফাইলে আসব এই জায়গার মধ্যে আমরা হুমে থাকলে হইতো না হুমে থাকলে হবে না আমাদের আমরা হুমে থাকলে হবে না আমরা কি করতে হইব এই ছবির উপরে ক্লিক করে আমাদের প্রোফাইলে আসতে হইব প্রোফাইলে আসার পরে আমরা এই যে দেখেন ইউআরএল আছে এই ইউআরএলটা কপি করলাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ইউআরএল প্রোফাইল মোবাইল দিয়ে করা যাবে না মোবাইল দিয়ে করা যায় করা যায় করা যায় হ্যাঁ মোবাইল দিয়ে করা যায় আমি বলতেছি দাঁড়ান মোবাইল আচ্ছা, দিয়ে করা যায় আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে দাঁড়ান আমি কোথা থেকে ক্লিক করবেন সেটা আমি হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান প্রশ্ন করছেন যখন আমি করছিলাম হ্যাঁ আপনি ওই জায়গার মধ্যে দেখবেন তিনটা ডট আছে ঠিক আছে ডান পাশে দেখবেন তিনটা ডট আছে তিনটা ডটে ক্লিক করবেন তিনটে ডটে ক্লিক করার পরে সেটিংস দেখি তিনটে ডটে ক্লিক করার পরে ফলো ইনভাইট ফ্রেন্ডস হ্যাঁ ফলো ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন প্রথমে দাঁড়ান এখান থেকে কী করবেন প্রথমে আপনি যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আপনার এই যে ছবির উপরে বা নিচে ছবির উপরে ক্লিক করবেন নিচে আপনার ছবির উপরে ক্লিক করে প্রোফাইলে যাইবেন প্রোফাইলে যাওয়ার পরে উপরে দেখবেন থ্রি ডট আছে থ্রি ডট উপরে ডান পাশে দেখবেন প্লাসের কাছে দেখবেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আসবেন সেটিংসে সেটিংসে আসার পরে প্রথমে দেখবে follow and invite follow and invite friends follow and invite ফ্রেন্ডসে আসার পরে দিবেন ইনভাইট ফ্রেন্ডস এখানে শেয়ারের যে শেয়ার যে আমরা আগে যে শেয়ারের ইউজ করতাম সেই শেয়ার ইডের একটা তিন ধরনের তিনটা দিয়ে একটা জায়গা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনি দেখবেন কপি চলে আসবে এই যে একটা লিঙ্ক চলে আসবে দেখবেন I am on interest Instagram বলে এই জায়গার মধ্যে একটা আসবে এই কপিতে ক্লিক করবেন কপি ইউজিবল লিঙ্ক তারপরে দিয়ে দিলে এই যে দেখেন আমি আপনাদের গ্রুপে দিচ্ছি এখন মোবাইল দিয়ে কপি করে এটা আপনাদের গ্রুপে পেস্ট করতেছি এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল ওকে এখন আপনি এটাতে ক্লিক করলে আমার ইনস্টাগ্রামে সরাসরি চলে যাবেন পাইছেন নি ওকে আর কারো কোনো প্রশ্ন হ্যাঁ, আমাদের ফেসবুক লিংক তারপর হচ্ছে Facebook page link Facebook group link হ্যাঁ, আপনি আর কারো কোনো প্রশ্ন আপনি কি মাস্ক মুখে নিয়ে কথা বলতেন আমরা হ্যাঁ, যখন যে ইয়াতে না তখন যে রিলেটেড ওই রিলেটেড সরি আমি আপনার জিহাদ ভাই আপনার কথাটা বুঝতে পারিনি চ্যানেলটা কোন রিলেটেড হ্যাঁ ওই রিলেটেড তো আমরা ভিডিও আপলোড করতে হবে নাকি হ্যাঁ, যে রিলেটেড চ্যানেল স্যার আমাদেরকে ভিডিও এডিটিং ও সরি আমি ভিডিও এডিটিং এর কাজ পারি না আমি শিখে দেখাইতে পারবো না আচ্ছা যাই চ্যানেলটা যে রিলেটেড ওই রিলেটেড ভিডিও দিতে হইব আসলে এরকম কোনো শর্ত না ঠিক আছে তবে মনিটাইজেশনের আগ পর্যন্ত এর বাইরে ভিডিও না দেওয়া উত্তম কারণ মনিটাইজেশনের পরে আপনি দিতে পারবেন আপনি দিতে পারবেন তবে সে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো না দেওয়াই ভালো আর দিলে দুই একটা দিবেন মাঝে মধ্যে দিবেন এগুলো অন্য জিনিস স্যার আমাদেরকে ভিডিও এডিটিংয়ের একটা ক্লাস করতে পারবেন সরি আমি ভিডিও এডিটিংয়ের কাজ পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের ভিডিও এডিটিংয়ের কাজ দেখাইতে পারবো না আমি যদি পারতাম তাইলে নিশ্চয় দেখাইতাম দুঃখিত আমার মানে আনফর্চুনেটলি এই কাজটা আমার শেখাও জরুরি আমি খুঁজতেছি এখন কীভাবে ভিডিও এডিটিং শেখা যায় আসলে এতটাই ব্যস্ততায় সময় যাচ্ছে আমি আসলে সময় করতে পারতেছি না আর কারো কোনো প্রশ্ন আছে আর কারো কোনো প্রশ্ন আছে নাই তাইলে কি ক্লাস শেষ করে দিই